ভাদ্র মাসে আকাশেতে সাদা মেঘের ভেলা কোথায় রইলা প্রাণের রইলা প্রাণের বন্ধু ছেড়ে আমায় বাড়ির পাশে মধুমতি প্রবাল হাওয়া বয় গো বন্ধু মনে রাগ লাগাইয়া প্রাণে দিল জ্বালা রে বাড়ির পাশে মধুমতি বাড়ির পাশে মধুমতি উবাল হাওয়া চৈত্র মাসে মাটির বুকে লাগে দারুণ ভাঙা কোথায় রইলা প্রাণের বন্ধু ছেড়ে আমার চৈত্র মাসে মাটির বুকে লাগে দারুণ কোথায় রইলা প্রাণের বন্ধু ছেড়ে আমায় কষ্টে কাটে দিন রজনী saçım